আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক রিউমাটয়েড আর্থ্রাইটিস বা যে কোনো ধরনের আর্থ্রাইটিস এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই আপনারা অলরেডি অনেকেই জানেন যখন এই আর্থ্রাইটিসটা শুরু হয় একটা সময় সেই সুস্থ সবল মানুষটা আপনারা দেখেছেন এর আগে যে একরকম প্রায় পঙ্গুর মতো হয়ে যায় আজকেও আমাদের সাথে এখানে উপস্থিত আছেন সেটে আমাদের একজন বোন যিনি দীর্ঘদিন যাবৎ রিয়ামাটয়েড আর্থ্রাইটিস উনি ভুগছিলেন যখন থেকে সমস্যাটা শুরু হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরের কাছে ছুটে গিয়েছেন জীবন প্রায় বরাবর মতো প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল কোথাও শান্তি পেতেন না না ঘুমিয়ে না দিনের বেলা কাজ করে কোনো অবস্থাতেই না চিকিৎসার পর চিকিৎসা করেছেন এমন কোনো চিকিৎসা নাই উনি করেননি যে যখন যেখানে বলেছেন যেখানে ভালো ডক্টর কবিরা যার নাম শুনেছেন সেখানে ছুটে গেছেন চিকিৎসার জন্য বাট ভালো চিকিৎসা না পাওয়ার কারণে একরকম প্রায় প্যারালাইসের মতো হয়ে গিয়েছিলেন ঘর থেকে বেরোতে পারতেন না বিছানা থেকে উঠতে পারতেন না বাট একটা সময় যখন উনি হঠাৎ করে এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিল্লা প্রধান স্যারের বিষয়ে জানতে পারেন চলে আসেন স্যারের কাছে চিকিৎসার জন্য এবং চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ এখন উনি সুস্থ আছেন এবং ভালো আছেন ওনার সেই ভালো হয়ে ওঠার গল্পটাই আজকে আমরা একটু ওনার কাছ থেকে শুনবো আসেন দর্শক আমাদের আজকের পেশেন্টের সাথে একটু পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বোন আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে জি আমার নাম সীমা আক্তার ভাষা কোথায় আপনার কুমিল্লা কুমিল্লা কোথায় এটা কুমিল্লা থানা হচ্ছে আচ্ছা তারপরে গ্রাম আপনার জরুন আচ্ছা আপনি তো একজন হাউস ওয়াইফ জি কয় সন্তান আপনার আমার একটা সন্তান এক সন্তান আচ্ছা আমরা জানি আপনি এত দূর থেকে ডিপিআরসি এসেছিলেন চিকিৎসার জন্য প্রধান স্যারের কাছে কি হয়েছিল আপনার আমার ছিল মানে আজ থেকে সাড়ে তিন বছর আগে ব্যথাগুলো শুরু হইলো আমার প্রথম পা দিয়ে শুরু হইলো তারপর আমি ডক্টর দেখাই ডক্টর দেখানে ডক্টরের পরীক্ষা নিরীক্ষা করলো করার পরে মানে ওরা বলছে যে রিমোটেড আর্থাইটিস তখন আমি তিন চার ডক্টর পাল্টাইলাম ব্যথা কোনো মানে উপকার পাচ্ছে না বুঝতে পারতেছি না ব্যথা যাইতেছে না তারপর আপনার বনজ ওষুধ খেলাম কবিরাজের কাছে দেখাইলাম মানে যে যেখানে বলছে সেখানে দেখেছি আচ্ছা। কোনো ইয়েতেছে না তারপর হোমিওপ্যাথি খাইলাম হোমিওপ্যাথি খাওয়ার পরে আবার ডক্টরের কাছে দেখাইলাম না কিছুই বুঝি না শেষ পর্যন্ত আমি মানে একরকম অচলের রকম চলে যাই আচ্ছা বিছানা কাজ করতে আমার অনেক কষ্ট হইতো আমার হাত পা গুলো মানে পঙ্গত্বের মতন ছিল কারণে রোজ তুলে দিতাম আচ্ছা তারপর অনেক কষ্ট হইতো ওই এখনকার ব্যথা গুলা এক সময় মানুষও বলতো যে আমি কোনোদিন আর সুস্থ হব না স্বাভাবিক জীবন আর ফিরে পাবো না তখন নিজের কাছে অনেক কষ্ট লাগতো মনে হয় আমি ঠিকই কোনোদিন আর স্বাভাবিক জীবন পাবো না কিন্তু হঠাৎ করে এক মাস আগে আপনার সাফল্য প্রধান স্যারের ইউটিউব দেখে দেখার পরে মানে আমার মধ্যে একটা আশা জাগে হয়তো আমি ওই জায়গায় গেলে সুস্থ হব ইনশাল্লাহ আমি এখানে আসছি আসার পরে চিকিৎসা নিলাম নেওয়ার পরে এখন আমি ইনশাল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছেন বোন বোন আমরা একটু পেছন থেকে শুরু করে আপনি বলেছেন যে গত তিন সাড়ে তিন বছর ধরে আপনি আসলে এই রিমারের আর্থ্রাইটিস যেটা সেটা আপনি বুঝতে পেরেছেন তার আগে তো আপনি সুস্থ ছিলেন স্বাভাবিক সব কাজকর্ম করতেন সংসার পুরো একাই সামলাতেন সবকিছু একা করতে পারতেন আচ্ছা হঠাৎ করে যখন ব্যথাটা বুঝতে শুরু করলেন যে আপনার প্রতিটা জয়েন্টে জয়েন্টে পেইন শুরু হচ্ছে আপনি যেটা বলছেন প্রথম ব্যথাটা কোমর থেকে শুরু হয়েছে কোমর থেকে বাম পা থেকে শুরু হয় আচ্ছা কোমর থেকে ব্যথাটা শুরু হয় হ্যাঁ, বাম পায়ের দিকে সেটা হ্যাঁ, ছড়িয়ে পড়ে গেলাম ডাক্তার পরীক্ষা করলো পরীক্ষা করার পরে এক্সরে করলো এক্সরে করে দেখে যে না আমার মানে অন্য কোনো সমস্যা কোনো সমস্যা বা অন্য কোনো সমস্যা নেই অনেক ভালো আছে বলছে তারপরে উনি বলছে যে হয়তো আপনার বাত আচ্ছা মানে এই প্রথম আসলে আপনি জানতে পারলেন হ্যাঁ, হ্যাঁ বুঝতে মানে পারলেন বলছে এমনি অনুমানে বলছে যে আপনার বাত তারপর আমি আরেক ডাক্তারের কাছে গেলাম মরিচন সদর হাসপাতালে ওই ডাক্তারে দেখানোর পরে তারপরে ওই ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করলো আপনার ডান হাত প্রথম আঙ্গুল দিয়ে শুরু হয় এক বছর আমার একটা আঙ্গুল মানে ফুলা ছিল আচ্ছা। মানে ব্যথা পেতাম তখন ওই ডাক্তার এই আঙ্গুল থেকে ব্লাড নিছে নেওয়ার পরে পরীক্ষা করলো করার পর দেখে যে আমার রিময়েড আর্থাইটিস আচ্ছা এখন আমার ঘাড় মানে এই সমস্ত শরীরে ছড়তে আছে রূপটা ব্যথা আমার অনেক অস্থির মানে প্রথম শুরু হলো কোমর থেকে তারপরে পায়ে ছড়ালো তারপরে দেখলেন যে হাতে ঘাড়ে তারপর আমি ডাক্তারের কাছে চিকিৎসা নিলাম কিছুই বুঝি না পিন কালার দেয় পিন দেয় দিলে খাই ব্যথাগুলা তারপরে দমন করতে পারতেছে না মানে পেইন কিলার যতক্ষণ খাচ্ছেন এটা প্রভাব থাকছে ততক্ষণ ব্যথা কম মানে খাওয়ার পর আমার ব্যথা মানে আচ্ছা। কমতেছে না আচ্ছা তখন আমি এই ডাক্তার পাল্টাইয়া আবার কুমিল্লা চলে গেলাম কুমিল্লা যাই আবার পরীক্ষা করলাম কুমিল্লা ডাক্তার বলছে কি আপনার রিমোটেড আর্থ্রাইটিস তো এই জায়গায় চিকিৎসা করলাম করার পরে কিছুই বুঝি না আরো যত দিন যাচ্ছে আরো খারাপ হতে মানে দিকে যাচ্ছে ডাক্তার কাছে যাইতে আসি আসতে আসতেছে ওষুধ খেতেছি কিছুই বুঝি না ওই ডাক্তারে ইনজেকশন দিলো পিন কিলার দিলো খাইতেছে ব্যথা কমতেছে না তখন আমি ওই জায়গা থেকে এক বছর মতন প্রায় চিকিৎসা করলাম কিছু বুঝি না আয়সা করলাম আসার পরে তারপর গেলাম হোমিওপ্যাথি হোমিওপ্যাথি খাওয়ার পরে কিছুই বুঝি না ব্যথাই কমতেছে না আচ্ছা মানে আস্তে আস্তে দেখা গেছে আমার সমস্ত শরীর হয়ে যেতেছে ব্যথা জয়েন্ট প্রত্যেক জয়েন্ট গুলো হয়ে যেতেছে আচ্ছা ফুলতেছে আর ব্যথা অস্থির আমি পুরো শরীরের সব জায়গাগুলো জয়েন্ট গুলো ফুলে যাচ্ছে হ্যাঁ। যখন আমি ভালো হইতেছি না তখন অনেকে বলতেছে নাইলে কবিরাজ দেখাও আচ্ছা তারপরে গেলাম কবিরাজের কাছে কিছুই বুঝি না তারপরে এক বছর প্রায় খাইলাম আপনার বনাজি ওষুধ বনাজি ওষুধ খাওয়ার পরও ব্যথা কমতেছে না আরো বাড়তেছে আরো বাড়তেছে তারপর আমি কবিরাজ আবার তাও কিছু বুঝতে পারতেছি না একটা সময় মানে আমি প্রায় অচলের হয়ে গেলাম মানে বিছানা থেকে যে আপনি উঠবেন বিছানা হ্যাঁ, থেকে উঠে বাথরুমে যাওয়া নিজের খাবার খাওয়া গোসল করা জামা কাপড় পাল্টানো অনেক কষ্ট হইতো কাপড় কাচরা নইতে মানে অনেক কষ্ট হইতো আমার হাত দিয়ে কাজ মানে করতে মানে জীবন প্রায় অসম্ভব হয়ে গেছিল হ্যাঁ। তখন তখন আমার হাত পা অনেক ইয়ে গেছিল তারপরে লোকজন মানে এগুলো দেখা বলতেছে যে যে রূপ হয়েছে কোনোদিন ভালো হবে না ভালো হবে না এবং আরো বিভিন্ন মানে ধরনের খারাপ কথাবার্তা বিভিন্ন কথাবার্তা বলতো নিজের মানছে তো হয়তো মরে যায় এটা অনেকের অনেকের ভিতরে এই জিনিসটা মনে হয় ব্যথাগুলো সহ্য করতে না পারি আবার লোকজন কেউ মানুষের কথা আরো বেশি কষ্ট কেউ আশাও দেয় না কেউ সান্ত্বনা দেয় না যে না আল্লাহ রূপ দিছে আল্লাহ ভালো করবো টেনশন করিস না কেউ কথা বলে না সবাই বলে কি আমি না আমার নিজের কাছে কষ্ট লাগতো আমি মনে হয় স্বাভাবিক জীবন ফিরে পাবো না তখন আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করতাম তারপরে এক মাস আগে আমি ইউটিউবে দেখার পরে যখন দেখি অনেক রোগী ভালো হইতেছে আমার নিজের কাছে একটা আশা মনে হয়েছিল মনে হয় ওই জায়গায় গেলে ভালো হবে আমার হ্যাঁ। বললাম উনি আবার চার্জ দিয়ে দেখছে দেখার পরে উনিও বলতেছে যে ওই জায়গায় গেলে হয়তো ইনশাল্লাহ তুমি ভালো হয়ে যাবে তুমি ওই জায়গায় যাও আচ্ছা তারপরে আসলাম আসার পরে স্যার আমাকে দশ দিনে ভর্তি লাগলো দশ দিন আমি ভর্তি ছিলাম একটু মাঝখানে ইন্টারাপ্ট করে যখন আপনি প্রথমে হসপিটালে আসেন অবস্থাটা কি ছিল আপনার তখন মানে ব্যথায় আমি অনেক একদম নড়তেই পারছেন না পারলে আপনাকে হুইল চেয়ারে করে নিয়ে আসে কষ্ট হইতো হাঁটতে কাজ টাজ করতে অনেক মানে ইয়ে ছিলাম আমার হাত পা গুলো অনেক ফুলা ছিল ব্যথায় আমি অস্থির ছিলাম আপনি কি তখন নামাজ পড়তে পারতেন সিজদা দিয়ে মাটিতে নামাজ পড়তাম মানে চেয়ারে বসে বা ইশারায় বা বসে বসে হ্যাঁ, যতটুকু চেয়ারে বসে পড়তাম আচ্ছা মানে এক এক ব্যথা আমার এক এক অনেক কষ্ট দিছে ব্যথাগুলো তখন এই হসপিটালে আসার পরে যখন আমি দশ দিন চিকিৎসা নিতেছে আস্তে আস্তে মানে দেখতেছি আমার উন্নত যত দিন যাচ্ছে ডে বাই ডে আপনি ইমপ্রুভ করছে জি আর এখানকার নার্স স্টাফ আপু যারা মানে ওরাও অনেক ভালো মানে সবসময় একটা সাহস দিয়ে আসছে এবং দেখেছেন যে যত দিন যাচ্ছে যখন দেখছেন ইমপ্রুভ করছে আপনি নিজেও মনের দিক থেকে আরো বেশি শক্তি পেয়েছেন তারপরে ওনাদের আন্তরিকতা হিসাবে পাইছি